আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত নাহমদ হুসলি আলা করিম আহমাবাদ আউজবিল্লাহিমিনজিম বিসমিল্লাহ রহমান রহিম প্রশংসা জ্ঞাপন করছি আল্লাহ সুবাহান আলহামদুলিল্লাহ দুরুদ সালাম বর্ষিত হোক শেষ নবীর প্রতি আল্লাহ সাল্লি আলাই আল্লাহ বারিক আলাই সম্মানিত ভাইরা আমার আজকে আমি মাত্র আপনাদেরকে একটি হাদিস হাদিসের অনুবাদ পাঠ করে শোনাবো আপনারা সকলেই সুন্দরভাবে মনোযোগ সহকারে এই হাদিসের অনুবাদটি দেখবেন এবং শুনবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের যে হাদিসের বাংলা অনুবাদটি সে বিষয়টি হচ্ছে বিপদে ধৈর্য ধারণ বিপদে ধৈর্য ধারণ বিষয়ে আমি যদি একটু বলি তো প্রত্যেকটা মানুষের কিন্তু বিপদ রয়েছে এখন বিপদ আসার পরে এখন আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন তাহলে আপনি অবশ্যই এখান থেকে সফল হতে পারবেন দেখেন আমরা যখন এখানে আরেকটা বিষয় আমি লক্ষণীয় সে বিষয়টি হচ্ছে যে আমাদের যাদের বিপদ আসে দেখেন যে বিপদগুলো কি যে জ্বর হয় মাথা ব্যথা তারপর বিভিন্ন রকম রোগ বালা বালা মুসিবত আমরা কিন্তু পড়ে যাই এগুলো কিন্তু আপনার পরীক্ষা আপনাকে পরীক্ষা করছে বুঝছেন এখন এগুলোতে যদি আপনি আপনার যদি আল্লাহর কাছে বদোয়া করেন যে আল্লাহ খালি আমাকে বারবার এই অসুখটা দিচ্ছে আল্লাহ খালি বারবার আমাকে এই অসুখটাই মানে অসুখ আমাকে খালি পরীক্ষায় ফেলতেছে আপনি যদি এরকম বলেন তাহলে আপনি কিন্তু কি করে ফেলেন আল্লাহর সে পরীক্ষা আপনি পাশ করতে পারলেন না আচ্ছা আপনাকে আপনাকে আপনাদেরকে আমি আগে হাদিসটি পাঠ করে শুনে তারপরে আপনাদেরকে আমি ব্যাখ্যা করে সুন্দরভাবে বুঝিয়ে দিব আপনারা সবাই সুন্দর সহকারে মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন এবং শুনবেন বলছেন মুসাহাব ইবনু সাদ রদি আল্লাহ তার বাবার সূত্রে বর্ণিত আছে তিনি বলেন যে আমি প্রশ্ন করলাম আল্লাহ রসুল সাল্লাম মানুষের কাছে কার বিপদের পরীক্ষা সবচেয়ে কঠিন হয় মানুষের কাছে মানে কোন ব্যক্তির বিপদটা সবচেয়ে কঠিন হয় তখন আল্লাহ রসুলাম বলছেন নবীদের বিপদের পরীক্ষা মানে নবীদেরকে সবচাইতে বেশি পরীক্ষা করা হয় তারা যখন বিপদ বিপদ দিয়ে তাদেরকে পরীক্ষা করা হয়েছে বিভিন্ন প্রকার অনেক অনেক বিপদ তারা কিন্তু বিপদের সম্মুখীন হয়েছে এখন তারপরে আল্লাহ রসুল্লাহ বলছেন তারপর যারা নেককার বান্দা তাদেরকে আল্লাহ সুহান তালা কি করে থাকেন পরীক্ষা করে থাকেন তাদেরকে আল্লাহ সুহান তালা পরীক্ষা করে থাকেন এখন অনেক ব্যক্তি আছে যে ব্যক্তিরা কি করে আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে আল্লাহ পক্ষ থেকে জ্বর দিয়েছেন এখন জ্বরের জন্য মানে সে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ খালি বারবার খালি আমার জ্বরই হচ্ছে এটা কেমন বিষয় মানে এই এই প্রশ্নটা আপনার কেন জাগে ভাই আমি বুঝি না অনেকে অনেক জায়গায় কাটে মানে কাটা গেছে এখন কাটা যাওয়ার ফলে এসে বলতেছে খালি আমার আমার খালি এখান কাটতেছে ওখান কাটতেছে ভাই এটা বলতে হবে কেন ভাই এই যে ভাই এই যে কাটা খোরা আল্লাহ রসুল আর একটা হাদিসের মধ্যে বলছেন যে আপনার যখন পাপ বেশি হয়ে যায় তখন এই কাটা খোরা জ্বর মুসিবত এই যে অসুখের মাধ্যমে আপনার পাপকে মোচন করে দেওয়া হয় সে বলে বলেন সুহার আল্লাহ তাহলে আপনি নেককার বান্দা যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার বিপদ আপদ আসবেই আপনি সে বিপদে যদি ধৈর্য করতে পারেন তাহলে আপনি পরীক্ষায় পাশ করলেন আর যদি আপনি সেই বিপদ আপদে ধৈর্য ধারণ করতে না পারেন তাহলে কিন্তু আপনি কি করতে পারলেন না আপনি পরীক্ষায় পাশ করতে পারলেন না তাহলে অবশ্যই অবশ্যই আমাদের প্রত্যেককে কি করতে হবে বেশি বেশি ধৈর্য ধারণ করতে হবে বিপদের সময় বেশি বেশি আস্তাগফিরুল্লাহ লাহাউলা কুয়াচা এই দোয়াগুলো পাঠ করতে হবে বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করতে হবে অবশ্যই অবশ্যই আপনার যত প্রকার বিপদ মুসিবত রয়েছে সব বিপদ মুসিবত আপনার দূর হয়ে যাবে শুধুমাত্র এই আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলার ফলে তাহলে অবশ্যই আমাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বিপদ আসলে ধৈর্য ধারণ করা তৌফিক দান করুন আমিন এবং আমাদের সকলকে সব বিষয়ে ধৈর্য ধারণ করে সঠিকভাবে চলার তৌফিক দান করুক আমিন ওয়া আখির দাওয়া